সম্মানিত দর্শক আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে সে প্রশ্নটি হচ্ছে সে আপনাকে করেছে প্রিয় শেখ সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে নতুন বাড়িতে বসবাস করার আগে ইমাম ও কয়েকজন লোক নিয়ে গিয়ে কোরআন তেলোয়াত করা যাবে কেননা আমাদের গ্রামের অনেকজন নতুন বাড়ি করার পর মিলাদ দেয় এই প্রশ্নটি করেছেন আমি চির Ranbir phone number six two nine five zero two six two three three আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভাই বোন আপনারা প্রশ্ন শুনলেন যে নতুন বাড়িকে কেন্দ্র করে মসজিদের এমাম এবং কিছু লোকজনকে ডেকে কোরআন তেলাবাত করা হয়ে থাকে শরীয়তের মানদণ্ডে তা জায়েজ না না জায়েজ কোরআন তেলাওয়াত অবশ্যই বিশেষ পুণ্যের কাজ নেকির কাজ বর্ণে বর্ণে দশ করে নেকি পাওয়া যাবে প্রত্যেকটা হারফে দশ করে নেকি পাওয়া যাবে এ বিষয়ে কারো কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু কোরআন তেলাবাত হলো একটি এবাদত কোরআন তেলাবাত হলো একটি এবাদত এজন্য নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট সময়ে কোনো সুরাকে নির্দিষ্ট করে বা কোরআনের কিছু আয়াতকে নির্দিষ্ট করে তার তেলাওয়াত করার জন্য দলিলের প্রয়োজন আর আমাদের সমাজে যা চলছে বাড়ি উদ্বোধনের নামে দোকান উদ্বোধনের নামে আলেমুল আমাদের ডেকে পবিত্র কোরআন তেলাবাত তো শরীয়তে এর কোনো ভিত্তি নেই শরীয়তে এর কোনো ভিত্তি নেই এজন্য শেখ বাকার আবু জায়েদ রহমাউল্লাহ বেদাউল কিরা পৃষ্ঠা নম্বর চোদ্দোতে চোদ্দোতে তাকে বেদাত বলে উল্লেখ করেছেন কোনো দোকান বা নতুন কোনো দোকান বাড়িঘর উদ্বোধনের লক্ষ্য উদ্দেশ্যে পবিত্র কোরআন এর কিছু আয়াত বা কোনো সোরা সুরা যে তেলাবাত করা হয়ে থাকে এটা হলো বেদাত কারণ শরীরে এর কোনো দলিল নেই সৌদি আরবের বিখ্যাত মুফতি শেখ মোহাম্মদ সালে আল মুনাজিদ হাফেজাহুল্লাহ আল ইসলাম সোয়াল ও জবাব প্রশ্ন প্রশ্ন নম্বর এক লক্ষ আটচল্লিশ হাজার আটশো তেষট্টিতে এ প্রসঙ্গে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এবং তিনি লিখেছেন যে এটা হলো বেদাত নতুন বাড়ি উদ্বোধনের লক্ষ্য উদ্দেশ্যে আলেমুল আমাদের ডেকে কোরআন তেলাবাদ করা এটা বেদাত শরীয়তে এর কোনো প্রমাণ নেই অবশ্য সাধারণভাবেই বাড়িতে কোরআন তেলাবাদ নতুন হোক পুরাতন হোক কোনো সময় নির্ধারণ না করে বাড়িওয়ালা কোরআন তেলাবাদ করবে কোরআন পাঠ করবে সাধারণত নতুন বাড়ি বা নতুন দোকান উদ্বোধন বা সূচনা কালে আলে মোলামাদের ডেকে কোরআন তেলাবাদ করা হয় যাতে বরকত অবতীর্ণ হয় আর জিন শয়তান থেকে যাতে মুক্তি পাওয়া যায় সাধারণত লক্ষ্য উদ্দেশ্য এটাই থাকে যদি জিন শয়তানকে সন্তুষ্ট সন্তুষ্ট করার লক্ষ্য উদ্দেশ্য এটা হয় তাহলে তো এটা বড় ধরনের শির্ক তার কারণ এটা গাইরুল্লাহর এবাদত আল্লাহ ব্যতীত অন্যের এবাদত এটা বড় ধরনের শির যে কারণে ইমান বিনষ্ট হয়ে যেতে পারে অবশ্য যদি জিন শয়তানকে সন্তুষ্ট করার লক্ষ্য উদ্দেশ্য না থাকে বরং জিন শয়তানের বিপদ আপদ থেকে বাঁচার জন্য এটা হয়ে থাকে কোরআন তেলাবাদ করা হয়ে থাকে মোলামা ডেকে নতুন বাড়ি উদ্বোধন বা সূচনাকালে তাহলে সেটাও বেদাতের অন্তর্ভুক্ত অবশ্য প্রত্যেক বাড়িওয়ালা দোকানওয়ালা নিজেই সাধারণভাবে কোরআন তেলাবাদ করতে পারে যদি শয়তানের উপদ্রব থাকে তাহলে সে নতুন বাড়ি বলে নয় নির্দিষ্ট করে নয় নতুন হোক পুরাতন হোক সাধারণভাবে কোনো সময় নির্ধারণ না করে সাধারণভাবে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে সে পবিত্র কোরআন তেলাবাদ করতে পারে কোনো সমস্যা নেই আবু হরের আল্লাহ তাল আহ বর্ণিত রাসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা তাজা বইয়ে তাকুম মাকাবির তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না গোরস্থানে পরিণত করো না ইন্না শৈতান আয়ান ফের ওমিনাল বাইতিল্লা জিতুকরা ফি হেসু রাতুল বাকারা তার কারণ যে ঘরে সুরা বাকারা তেলাবাত করা হয় যে ঘরে সুরা বাকারা পাঠ করা হয় সে এই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায় সহি মুসলিম হাদিস নম্বর সাতশো আশি ফল কথা আমরা সাধারণভাবে কোরআন তেলাবাত করতে পারি নিজে নিজেই নিজের বাড়ি হোক বা অন্যের নিজের বাড়ি বাড়ি হোক অথবা দোকান হোক তবে ভাড়া করে নিয়ে এসে কোরআন তেলাবাতের কোনো অর্থই হয় না যদি বক্তব্য শোনার জন্য অজনসের শোনার জন্য তাহলে তার উপকার আছে ভাড়া করা কোরআন তেলাবাত কেন আসলে সব থেকে বড় সমস্যা হলো যে বেদাতের সূচনা হচ্ছে অজ্ঞতা এবং মূর্খতার কারণে আমরা নিজেরা আসলে কোরআন পড়তেই জানি না অধিকাংশ জনগণ আমরা কোরআন পড়তেই জানি না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আর এই ফরজ যে জিনিসটা ফরজ ছিল অপরিহার্য প্রত্যেক মুসলিমের কোরআন পাঠ করাটা অপরিহার্য তার কারণে ইসলামী শিক্ষা এটা হলো প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য রসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বলে আলমে ফারিদাদুন আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞানার্জন করা ফরজ অর্থাৎ ধর্মীয় শিক্ষা আর ধর্মীয় শিক্ষার মধ্যে প্রথম হচ্ছে পবিত্র কোরআন তো পবিত্র কোরআন পাঠ করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য সহিউল জামে হাদিস নম্বর তিন হাজার নশো তেরো ও চোদ্দো আল্লাহ সব থেকে আশ্চর্য লাগে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যে জিনিসটা আমাদের জন্য ফরজ করলেন সেই জিনিসটা কেউ যদি না পড়ে তাহলে আমাদের কোনো সমস্যা নেই কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমাদের ফ্যাক্টরিতে তৈরি চারটা মাঝাব মানা চারটা ফরজ এই মাঝাব যদি না মানা হয় তাহলে তখন ও বেদিন বেধর্মী লামাঝাবি উমুক তুমুক ইত্যাদি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন যে আমাদের ফ্যাক্টরিতে তৈরি করা অথচ এটা শিখ এটা শির্ক তার কারণ বিধানদাতা হলেন একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালা বলছেন আমলাহুম সুরাকাউ সারাউলাহুম মিনাদ্দিন মালাম ইয়াজাম বিহিল্লাহ সুরাত সুরা বিয়াল্লিশ নম্বর সুরার একুশ নম্বর আয়াত তাদের জন্য কি এই ধরনের শরিক রয়েছে অংশীদার রয়েছে যারা যারা তাদের জন্য এই ধরনের দিন রচনা করেছে বিধান রচনা করেছে যার নির্দেশ আল্লাহ তালা প্রদান করেননি ফল কথা বাড়ি উদ্বোধন বা দোকান উদ্বোধনের সময় আলেমলা ডেকে কোরআন তেলাবাদ করা এটা বেদাতের অন্তর্ভুক্ত তা থেকে বিরত থাকা বাঞ্ছনীয় আইসা রাদাল্লাহ তাল আনহা সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানাদা সাফি আমরিন হাদাম আলাই ইসামিন হফাওয়ারাদ আমাদের শরীয়তে যে কেউ এমন কিছু উদ্ভাবন করলো আবিষ্কার করলো যা এই শরীয়তে নেই তা পরিত্যাজ্য সহি বকরি হাদিস নম্বর দু হাজার ছশো সাতানব্বই সহি মুসলিম হাদিস নম্বর সতেরোশো আঠারো আলী রাদিল্লাহ তাল আনহ সূত্রে অত্যন্ত ভয়ানক দৃশ্য রয়েছে এ প্রসঙ্গে রসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান আহাদাসা ফি হা হাদাসান ওয়ালা আদল মদিনা প্রসঙ্গে কেউ যদি বেদাত আবিষ্কার করে অথবা কেউ যদি বেদাতিকে প্রশ্রয় দেয় তাহলে তার উপরে আল্লাহর অভিশাপ আল্লাহর লানত আল্লাহর অভিশাপ এবং ফেরেস্তাদের অভিশাপ মালাইকাদের অভিশাপ সমস্ত মানবমণ্ডলের অভিশাপ তাদের ফরজ নফল কোনো এবাদতি কবুল হবে না সহিবকদের হাদিস নম্বর আঠারোশো সত্তর সহি মুসলিম হাদিস নম্বর তেরোশো সত্তর তো কেউ আবিষ্কার করুক অথবা কেউ আমল করুক তার কারণ আয়সার আল্লাহ তালা আনহার অপর সূত্রেই রয়েছে সহি মুসলিম হাদিস নম্বর সতেরোশো আঠারোশে মান আমেলা আমেলান লাইসা আলহি আমরুনা ফওয়ারাদ যে এমন কোনো কাজ করলো যাতে আমাদের নির্দেশ নেই তা পরিত্যাজ্য কেউ বেদাতকে আবিষ্কার করুক অথবা অন্যের আবিষ্কার করা বেদাতে বেদাতকে কেউ প্রতিষ্ঠিত করুক কেউ বাস্তবায়ন করুক দুজনেই সমান এজন্য এই বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন রহমতুল্লাহ